আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আমি যে গাড়িটির কথা বলবো এটি হচ্ছে একটা জাপানিজ গাড়ি এটা জাপান থেকে নেওয়া হয়েছে আর কি তো এই গাড়িটার সকল বিষয় বলে আজকে আপনাদের দিব এই গাড়িটার নাম হচ্ছে গ্লেটার সাধারণত এই গাড়িটি মাটি কেটে সমান করে থাকে তো তাদের একটা কথা বলি জাপান এমন একটা দেশ যে দেশটাতে আপনার সততা এবং কি তারা অনেস্টির সাথে কাজ করে থাকে এবং তাদের গুণগত মান তারা বজায় রেখে কাজ করে যায় জাপানের কিছু কিছু গাড়ি আছে যা পৃথিবীর এক নম্বরে তাদের ইঞ্জিন তাদের কোয়ালিটি সব কিছুই উন্নত এবং তারা মানসম্মত কাজ করে থাকে এবং এই কাজটিকে তারা ভালোবাসে বিদায় তাদের কাজগুলো সম্পূর্ণ কোয়ালিটিবিন হয়ে থাকে তো আমরা যে গাড়িটি দেখছি এই গাড়িটি হচ্ছে আপনার বিলেটার এটার দ্বারা আপনার যে বিলেটটা দেখছেন এটা দ্বারা মাটি সমান করা হয় এটি বড় বড় প্রজেক্টে কাজ করা হয় আর বিশেষ করে এই গাড়িটি আমাদের বাংলাদেশের এক ভাই চালায় চালক তার বেতন ষাট ষাট হাজার টাকা তো এরকম অনেক গাড়ি আছে আমাদের বাংলাদেশ প্রজেক্টগুলোতে তো গাড়িটা দেখেন প্রচুর লম্বা এবং গাড়িটির কোয়ালিটি দেখেন এখন গাড়িটির ইঞ্জিন সম্পর্কে কথা বলি গাড়িটির ইঞ্জিন এতটাই শক্তিশালী যে যে কোনো পরিস্থিতিতে তারা কাজ করতে সক্ষম তো এরকম আজব গাড়ি একবার ভাবুন যদি এসব গাড়ি যদি না থাকতো তাহলে লেবার দিয়ে কাজ করাতে অনেক সময় অনেক পরিশ্রম এবং কি অনেক বছর লেগে যেত একটি কাজ করতে প্রযুক্তি তথ্য প্রযুক্তির মাধ্যমে উন্নত সব টেকনোলজি আবিষ্কার করার পর আজকে বড় বড় প্রজেক্টের কাজ করা হয় এবং কি পদ্মা সেতুর কাজও করা হয় তো এরকম প্রজেক্টগুলোতেই এইসব গাড়ি ব্যবহার করা হয় গাড়ির সিট আসন সব কিছুই সৌন্দর্য এবং কি গাড়িতে এসিও আছে তো ড্রাইভারকে খুব সচেতনভাবে এই গাড়িটি চালাতে হয় কারণ এই গাড়িতে যেগুলো জিনিস আছে সব কিছুই দামি তো একটু উনিশ বিশ হলেই কিন্তু যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে খুব রিক্সের সাথে এই গাড়িগুলো চালানো হয় গাড়িটি লম্বা দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর লম্বা এই গাড়িটি এই গাড়িটির ওজন ক্ষমতা এবং স্পিড প্রায় ঘন্টায় একশো আশি বিশ একশো বিশ কিলোমিটার তো এই আমরা যে গাড়িটি দেখালাম সেটা হচ্ছে গ্লেটার আরও অনেক গাড়ি আছে যা জাপান থেকেই আনা হয়েছে তো এই গাড়ির চাকাগুলো খুব হার্ড একবার যদি এই চাকার ভিতরে পড়া যায় শেষ এরকম রিক্সের মাধ্যমে কাজ করে থাকে আমাদের বাঙালি ভাইরা এই জায়গায় তো গাড়িটির বাম্পারগুলো দেখেন নিখুঁতভাবে কোয়ালিটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে এবং গাড়ির সৌন্দর্য তো এতটাই মধুর তাই আমি আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম এবং গাড়িটা খুব দেখতে সুন্দর লাগে কারণ লম্বা ঠিক কাকটার মতো কাকটা যেরকম আজ হাত সামনে লম্বা থাকে ঠিক ওরকম আমি ড্রাইভারের সাথে কথা বলেছিলাম যে বলেছিলেন গাড়িটা চালাতে তার দীর্ঘ দুই তিন বছর প্র্যাকটিস করতে হচ্ছে এবং কিছু তিনি হেলপার থেকে গাড়ি চালানো শিখেছে তো তার উস্তাদ তাকে অনেক সময় গাড়ি চালাতে দিয়েছে ওইভাবে শিখছে আর কি যাই হোক গাড়িটা কোয়ালিটি সম্পন্ন খুবই নিখুঁত এবং জাপানিরা যে কোনো কাজে তারা পারদর্শী এবং তারা তাদের ঐতিহ্য যে একটা মান সম্মান এবং কি তারা যে কাজের কোয়ালিটি ধরে রেখেছে এখনও তার অন্য দেশে কিন্তু আপনার ওইভাবে কাজের কোয়ালিটি ধরে না জাস্ট দ্রুত বানানোর পর হয়তো বা কিছুদিন পর দুই তিন বছর করে নষ্ট হয়ে যায় জাপানির গাড়িগুলো তারা গ্যারান্টি সহকারে বাজারে বিক্রি করে থাকে এবং গাড়িতে দেখছেন কতগুলো কন্ট্রোল কীভাবে যে কন্ট্রোল করতে হয় ড্রাইভার স্বাভাবিক না তো গাড়ির সিটটা খুব সুন্দর এবং গাড়িতে এসি আছে ড্রাইভারের জন্য কোনো পেরেশানি না হয় কোনো গরমিতে যেন তার অস্থিরতা না হয় কারণ গাড়িটি খুব সচেতনভাবে চালাতে হয় এই গাড়িটিতে অনেক কিছু দেখার আছে যেমন গাড়ির রঙের সম্পর্কটা বলি এসব গাড়িতে প্রায় রঙ হলুদ রঙের রঙ করা থাকে কারণ হলুদ রঙের কোয়ালিটিটা ভালো হয় সেজন্যই সবসময় হলুদ রঙটাই করে থাকে এটা হচ্ছে আপনার ব্রেক ব্রেক দেখতে পাচ্ছেন সারি সারি অনেক গাড়ি তার ভিতরে এই গাড়িটি হচ্ছে সবচেয়ে দামি গাড়ি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ অন্য কোনো দিন অন্য গাড়ি নিয়ে আমি হাজির হবো